এখানে আমাদের বিম ইস্টিমেটিং করতে গেলে প্রথমে আমাদের কিছু বিষয় জানতে হবে সেটা হচ্ছে যে আমার এই যে বিমের যে কাটিং লেন্থ বা কার্টেলমেন্ট রুল যেটা বা কাটিং লেন্থ যেটা এইটা আসলে কতটুকু হয় সাধারণত প্রথম আমাকে এটা জানতে হবে এবার আপনি যদি দেখেন যে আমার কলাম ফেস থেকে যদি ইন্ড পোর্শন হয় খেয়াল করবেন যদি ইন্ড পোর্শন হয় সেক্ষেত্রে সাধারণত <clears throat> যদি ইন্ট পোর্শন হয় আমাদের সেক্ষেত্রে এল বাই ফোর তো এলটা কি আসলে এল হচ্ছে এই ফেজ থেকে শুরু করে এই ফেজ পর্যন্ত যে ডিস্টেন্স সেই ডিস্টেন্স এটা হচ্ছে আমার এল বাই ফোর তার মানে যেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ইন্ড আমার যে ইন্ডের পরে আর বিম নেই কিন্তু এই পাশে দেখতে পাচ্ছি আমরা এল ডিভাইডেড বাই থ্রি তো what is the meaning of L divided by three হচ্ছে টোটাল স্প্যানের তিন ভাগের এক ভাগ এই এই পাশে চার ভাগের এক ভাগ পর্যন্ত এই ফেস থেকে এই দিকে আসতে হবে আর এইটার ক্ষেত্রে এই ফেস থেকে এই দিকে আসতে হবে আমার এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে কাজ করার ক্ষেত্রে একটু আর হচ্ছে এরপরে আমার অন্য যে বিষয়টা আসে সেটা হচ্ছে নিচের দিকে নিচের দিকে আমাদের যে রিভার এই রিভারের ক্ষেত্রে কিছু ইস্যু থাকে ইস্যুটা কি ধরেন এই যে যে আমার নিচ দিয়ে যেতে অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার শুধু মিডল পোর্শনে রড প্রয়োজন হচ্ছে সাপোর্টের এদিকে রডের প্রয়োজন হচ্ছে না তো আমার দুইটা রড তো কনফার্ম যাবেই এইদিকে তো দুইটা রড কনফার্ম যাবে আর আর একটা রড হয়তো আমরা এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিই এরকম এখান থেকে এই পর্যন্ত আমরা দিয়ে দিই তো সেটা কত এই রডটা কত হয় এইটা হয় হচ্ছে আপনার এই ফেস থেকে এল বাই এইট ডিস্টেন্স পর্যন্ত আমাকে ওইটা দিতে হয় এপাশেও এল বাই এইট তো এল বাই এইট মানে টোটাল লেন্থের আট ভাগের এক ভাগ ডিস্টেন্স পর্যন্ত আমরা চাইলে না দিয়ে পারি নিচের ক্ষেত্রে এখানে যদি আমার মিডেল প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা চাইলেও এদিকে এক্সটেন্ড নাও করতে পারি এটা টোটালি আমাদের উপর ডিপেন্ড করে আমরা এটা বুঝলাম যে উপরের ক্ষেত্রে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স এল বাই ফোর যদি ডিসকন্টিনিউয়াস ইন হয় কন্টিনিউয়াস মানে এখানে তো আসেই এই বিমটা কন্টিনিউয়াস হয়ে সামনের দিকে যাচ্ছে এরকম সিচুয়েশনে আমাকে এটা মাথায় রাখতে হবে এটা এল বাই থ্রি আমার ডিটেলিং করার ক্ষেত্রে এটা খুব প্রয়োজন এটা তো গেল আমার লং রেনফোর্সমেন্টের বিষয়টা এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমার ইস্ট্রিরাপ আমাকে তো সাথে সাথে ইস্ট্রিরাপও ক্যালকুলেশন করতে হবে তো ইস্ট্রাপের বিষয় যেটা সেটা হচ্ছে যদি আমরা এখানে দেখি যে এই হচ্ছে আপনার একটা স্ট্রাপ এখানে সাপোর্টের কাছে স্ট্রাপগুলো খুব কাছে কাছে হয় সাপোর্ট থেকে একটু দূরে সরে গেলে স্ট্রাপগুলো একটু দূরে দূরে হয় এর জন্য কিছু স্পেসিফিক রুল আছে কিছু স্পেসিফিক রুল আছে এই রুলগুলো আমরা স্ট্রাকচারাল ডিটেলিং থেকে শিখতে পারবো আমাদের বিএনবিসি কোড থেকে তো আমাদের সেই জিনিসটাকে ফাইন্ড আউট করতে হবে আগে আমরা লং রেনফোর্সমেন্ট নিয়ে কাজ করি এরপর আমরা স্ট্র্যাপ নিয়ে কাজ করবো তো আমাদের সাধারণত একটা বিমে যদি এরকম হয় যে আপনার বিমটা যদি আমাদের বিম এরকম হয় যে স্ট্রাপগুলো আলাদা আলাদাভাবে দেওয়া আছে সেক্ষেত্রে সাধারণত দুইটা সেকশন তৈরি করা হয় দেখেন এখানে সাধারণত দুইটা সেকশন নেওয়া হয়েছে এখানে একটা এ এ সেকশন এখানে একটা মিডলে বিবি সেকশন আবার এখানে একটা এ এ সেকশন তার মানে আমার এই এ এ সেকশন যেটা সেখানে আমি এই যে আমার স্ট্রাপের স্পেসিং এটা দেখতে পাচ্ছি four point two five inch আর মিডলে আমি স্পেসিং দেখতে পাচ্ছি সিক্স ইঞ্চ এখন এটা টোটালি ডিপেন্ড করে আপনার স্ট্রাকচারাল ডিজাইনার যে বা ডিটেলিং যে করলো তার উপরে তো আমার দুইখানে দুই রকম স্পেসিং আসতেছে এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই কারণ অ্যাজ এ এস্টিমেটর এটা যে ডিটেলিং করবে এটা তার কাজ সে ডিটেলিং করে দিবে আমাদের আমাদের কাজ হচ্ছে এস্টিমেটিংটা করা তো আমরা এই হচ্ছে আমার মানে টোটাল বেসিক বিমের ক্ষেত্রে আর একটা বিষয় আর একটা বিষয় আমাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে কোড কোড মানে কি আমি যখন ক্যালকুলেশনটা করলাম কতটুকু ক্যালকুলেশন করলাম এইখান থেকে আমি জেনার সাধারণত ক্যালকুলেশন যেটা করলাম সেটা সাধারণত আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত তাহলে আমার এখানেও কিছু এক্সটেন্ডেড পার্ট আছে সেটাকে কে নিবে এরপরে যেটা চলে গেল সেটা তো আসেই আমার মেইন যে ফ্যাক্ট সেটা হচ্ছে যে ডিসকন্টিনিউয়াস ইন্ড এখানে তো রড এমন যে এখানেই শেষ হয়ে গেছে আমার কলম ফেজে শেষ হয়ে গেছে এখানে আরও কিছু এক্সটেন্ড হয় এই দিকে কিছুটা এক্সটেন্ড হয় তো এই যে এক্সটেন্টটা হয় এটাকে বলা হয় ডিএল মানে ডেভেলপমেন্ট লেন্থ ফেস থেকে সোজাসুজি যেটা গেল কতটুকু ডিস্টেন্সে গেল এটাকে বলা হয় ডেভেলপমেন্ট লেন্থ সো শুধু ডেভেলপমেন্ট লেন্থ দিলেই অনেক ক্ষেত্রে প্রপার মানে গ্রিপ বা ফ্রিকশনাল রেজিস্টেন্সটা পাওয়া যায় না তো সেফটির জন্য আমাদের এটাকে বাঁকিয়ে দিতে হয় এবার এদিকে আমরা কতটুকু নিচের দিকে বাঁকাবো এটাকে বলা হয় আমি এসডি দিয়ে দিলাম মানে স্ট্যান্ডার্ড ফুক আমরা হু H double O K hook as standard hook এবার এটা কোড আমাকে বলে দিছে যে এই স্ট্যান্ডার্ড হুকের লেন্থ কত হবে আর এই এলডি কত হবে সেটা আমাকে কোড বলে দিছে এবার মজার বিষয় হচ্ছে আপনি সাইডে এই জিনিসটা কতটা মেনটেন করতে পারবেন আই এম নট শিওর কারণ আমি যেহেতু সাইডে টুকটাক ভিজিট করি সেক্ষেত্রে আমি এই জিনিসগুলো ফেস করি চরমভাবে ফেস করি আমার এই যে যে বিষয়টা আছে এই বিষয়টা আপনি কতটা সাইডে মেনটেন করতে পারবেন এটা বলাটা কঠিন কারণ এটা আসলে অনেক ক্ষেত্রে খুব মেজর প্রজেক্ট না হলে খুব সেন্সিটিভ প্রজেক্ট না হলে এই বিষয়গুলো নিয়ে না মালিকের মাথা ব্যথা থাকে না ম্যাস্টরির মাথা ব্যথা থাকে আর ইঞ্জিনিয়ারদের কথা যদি বলি ইঞ্জিনিয়ারদের সাধারণত ডাকা হয় সব রড টর বাধা টাধা হয়ে গেলে তো তখন তো আপনার ইঞ্জিনিয়ার গিয়ে এগুলো বলে কোনো ভেজালে পড়তে চাবে না আরে সব রড টট বাঁধা গেছে এটা ঠিক হয় না এটা খুলো খুলে আবার নতুন করে রড কাটো রড কেটে মালিকও মারবে আপনার মেস্তুরিও মারবে এরকম একটা সিচুয়েশন তৈরি হবে একটা গ্যাঞ্জাম তৈরি হবে তো এই জন্য দেখা যায় যে ইঞ্জিনিয়ারদের কাজ কি সাইড ভিজিটে যাবে পাঁচশো এক হাজার টাকা নিব আমরা চলে আসবো এটা হচ্ছে সিম্পল একটা বিষয় এই জন্য মেস্তুরিরাও মনে করবে আরে আমার কাজে তো কোনো ভুলই হয় না কিন্তু আপনি যখন ভুল ধরতে যাবেন তখন দেখবেন একবার আপনার অবস্থা খারাপ যাই হোক এটা যখন সাইডে থাকবেন বা সাইডে যাবেন তখন বিষয়গুলো ক্লিয়ার হবে এবার আমাকে এই দুইটা জিনিস সম্বন্ধে জানতে হবে LD development length and hook আমার এই দুইটা বিষয় সম্বন্ধে জানতে হবে কারণ আমার এই এক্সটেন্ডেড এখানে আমার দুইটা জিনিস যোগ করতে হবে লেন্থের সাথে তো আমি যদি চলে আসি আমার কোর্ডে কোর্ডে যদি আমরা চলে আসি দেখেন এখানে যদি একটু খেয়াল করেন আমার কোডের ক্ষেত্রে সেক্ষেত্রে কি হচ্ছে আমি এইখানে আমাকে কন্ডিশন দিয়ে দিছি আমাকে কন্ডিশন কিন্তু এখানে দিয়ে দিল কন্ডিশনটা আসলে কি এখানে আমি একটু খেয়াল করি যে আমার এই যে যে রডটা দিক থেকে সোজা চলে আসলো এই যে এদিক দিয়ে সোজা রডটা চলে আসলো এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যেটা সেটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট লেন্থ এলডি এবং এই ডেভেলপমেন্ট লেন্থ কতটুকু হবে এটা টোটালি ডিপেন্ড করে আপনার এই সূত্রের উপরে এই যে তিনটা কন্ডিশন এখানে দেওয়া আছে তিনটা কন্ডিশন এখানে দেওয়া আছে ফার্স্ট কন্ডিশন এই এলডি কত হবে তার জন্য তিনটা কন্ডিশন দেওয়া first condition eight into long bar diameter মানে আমাদের যে মেইন যে বার থাকবে লংগিটিউডাল যে রিভার থাকবে এই রিভারের এইট ডি তার মানে ডায়ামিটারের আট গুণ তার মানে আপনি যদি বিশ এম mm এর একটা রড ইউজ করেন সর্বোচ্চ যে রড সেইটা তাহলে আপনার বিশ ইন্টু আট একশো ষাট মিলিমিটার আপনাকে এইট এক্সটেন্ড করতে হবে একশো ষাট মিলিমিটার মানে হচ্ছে প্রায় আপনার ছয় ইঞ্চির কাছাকাছি এটাকে আপনার মিনিমাম ছয় ইঞ্চি এই দিকে এক্সটেন্ড করতে হবে অথবা একশো পঞ্চাশ হয় এইটা না হলে এইটা অথবা F Y DB divided by 5.4 root over f prime c f prime c কি f prime c হচ্ছে আপনার কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ fy হচ্ছে স্টিলের ইল্ড স্ট্রেংথ fy হচ্ছে কি মেগাপ্যাস্কেলে f প্রাইম ও মেগাপ্যাস্কেলে এখানে আমরা এরকম বলতে পারি যে fy যেটা সেটাকে আমরা কি লিখব fy এর ক্ষেত্রে আমরা যেটা লিখব ধরেন আমি যদি 40 গ্রেটের স্টিল ইউজ করি সরি পাঁচশো টিএমটি পাঁচশো স্টিল ইউজ করি তাহলে আমার ডাটা হবে পাঁচশো ইন্টু হচ্ছে ডায়া অফ বার বারের ডায়া কত ধরলাম বিশ M M divided by five point four into root over F prime C F prime C কত ধরলাম আমি কনক্রিট আমি ইউজ করলাম টোয়েন্টি ফাইভ মেগা মেগাপিক্সেল এটা একটু করেন তো ভাই কেউ কত আসে পাঁচশো ইন্টু এইটা বিশ ডিভাইড যাই হোক তো দেখলাম তিনশো সত্তর তো আমার এই তিনটা করে আসলো এইটা সবচেয়ে ম্যাক্সিমাম আসলো তিনশো সত্তর তো তিনশো সত্তর মানে হচ্ছে আমার প্রায় আমাকে একটা জিনিস দেখতে হবে ডিবিটা এখানে ডিবিটা কি একটু দেখে নেই আমাদের কোডের শুরুতে দেখতে হবে ডিবি দেখতে হইলে যাই হোক এটা হচ্ছে আমাদের এই ডিবি যেটা সেটা হচ্ছে আমার মেবি লং বারের ডায়ামিটার যেটাই হোক না কেন আমার আসলো তিনশো সত্তর তিনশো সত্তর হচ্ছে আমার এই যে এইটা আসলো তাহলে আমাকে এই দিকে এই দিকের যেটা হবে সেটা এখন আমরা যেটা দেখতে পাচ্ছি আমার এখানে তিনটা ডাটা দেওয়া আছে ডেভেলপমেন্ট লেন্থের ক্ষেত্রে তিনটা ডাটা দেওয়া আছে একটা হচ্ছে মিনিমাম একশো পঞ্চাশের বড় হবে বা এইট এক্স লং বা ডায়ামিটারের বড় হবে অথবা এইটার বড় হবে এই যে এইটা এই তিনটার ভিতর থেকে এই তিনটার যে ভ্যালু এই ভ্যালুর থেকে সমান বা বড় হবে হচ্ছে আমাদের এলডি এলডি এর বিষয়টা আমরা পেলাম এরপরে তারপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে এই যে এইটা hook standard hook standard hook আসবে হচ্ছে আমাদের টুয়েলভ মানে ডি এখানে যে 374 টা আসলো এটা কি এখানে দিতে হবে এইটা হচ্ছে যে দেখেন আমরা এখান থেকে যদি এই দিকে টানি এখান থেকে যদি আমরা এই দিকে টানি সেক্ষেত্রে যতটা কভার করা যায় যেমন আপনি যদি আপনার বিম এই যে আপনার ইয়া যেটা আছে আপনার কলম সাইজ ধরেন আপনার কলম সাইজ হচ্ছে বারো তার মানে কলম সাইজ হচ্ছে আমার বারো ইন্টু হচ্ছে twenty five point zero four এটা করলে কত আসে দুশো পঞ্চাশ তিনশো এরকম তিন তিনশো এম এর কাছাকাছি এখন আপনি তো এই তিনশো এম এর বেশি তো আর দিতে পারতেছেন না যতই দেন না কেন আপনার ওই পাশে তো আরো টোয়েন্টি ফাইভ ইঞ্চ মানে আপনার এদিকে ক্লিয়ার কভার বাদ যাবে দেড় ইঞ্চ ক্লিয়ার কভার বাদ যাবে আপনি দেখা যায় যে সর্বোচ্চ দুই সাত পাঁচ এমএম দিতে পারতেছেন এর বেশি তো আপনি যেতে পারতেছেন এর বেশি তো আপনি যেতে পারতেছেন না তো আপনি ম্যাক্সিমামটা দিয়ে দিবেন কারণ এর বেশি তো আমরা যেতে পারবো না আমার কন্ডিশন এখানে দিছে এটা তখন দেখা যাবে অনেক হাই রাইজ বিল্ডিং যখন হবে আমার কলাম সাইজ যখন অনেক বড় চলে আসবে কলাম সাইজ যখন অনেক বড় চলে আসবে না আপনার কলাম সাইজ হচ্ছে 30 ইঞ্চ 30 ইঞ্চ যদি হয় সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল আমরা চাইলেই এটা অ্যাপ্লাই করতে পারি কিন্তু যখন 30 ইঞ্চ না 30 ইঞ্চ আমার কলামই হচ্ছে আপনার যেটা বলে বারো ইঞ্চের একটা কলাম তার মানে আপনার কলাম আমার কলামের ক্যাপাসিটিতে আছে দুইশো পঁচাত্তর ম্যাক্সিমাম দিব ম্যাক্সিমাম এরপরে বুঝতে পারছেন ভাই হ্যাঁ তারপরে এখানে হচ্ছে কিছু কথা বলা হয়েছে এখানে কিছু কন্ডিশন এখানে কিছু কন্ডিশন দিছে ভাই এখানে হচ্ছে কোড অনুযায়ী তো ডিটেইলিং ওই যে এসএমআরএফ ওএমআরএফ এগুলো হচ্ছে কি এখানে ভেরি করে হ্যাঁ অবশ্যই ভেরি করে অবশ্যই ভেরি করে হ্যাঁ। এরপরে আমরা যদি একটু আমাদের পরবর্তী যে থিঙ্কিং বিষয়টা সেটা এই যে এটা টুয়েলভ ডি আমরা টুয়েলভ ডিতে চলে আসি টুয়েলভ ডি তো দুইটা জিনিস আমরা জানলাম আরেকটা বিষয় যেটা আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের এই যে যে রডের স্পেসিং এই যে যে কাছাকাছি যে রডের স্পেসিং এই স্পেসিং নিয়ে কিছু বিষয় আছে এটা আমাকে একটু দেখতে হবে ভাই জি জিনিসটা আবার একটু প্রথম থেকে বোঝানো যাবে কোনটা ভাই এই যে এখন যে ক্যালকুলেশনটা করলেন এটা আমার মাথায় ঢুকে নাই একদমই ঢুকে নাই দেখেন এখানে আসলে আমরা কি করলাম আমাদের এই যে রডটা এখান থেকে তো এরকম করে এসে এইদিকে বাঁকা হয়ে ঢুকে যাবে এই সোজাসুজি যতটুকু চলে আসলো এটাকে আমরা বলবো ডিএল বা এল এইচ ডি বা ডিএইচ যেটা ডেভেলপমেন্ট লেন্থ আর এই দিকে যেটা এটাকে স্ট্যান্ডার্ড হুক বলা হয় এর এখান থেকে নিচের দিকে যেটা আসলো এটা স্ট্যান্ডার্ড হুক স্ট্যান্ডার্ড হুককে আমরা ধরবো টুয়েলভ ডি মানে ডায়ামিটার এই রডের ডায়ামিটারের বারো গুণ পর্যন্ত আমরা নিচের দিকে এক্সটেন্ড করবে এরকম আর এই যে যেটা আছে সেটা তিনটা কন্ডিশনে পড়তে পারে মানে তিনটা কন্ডিশনের থেকে বড় হবে eight into long bar diameter মানে এইট ইন্টু ধরেন আমি যদি ষোলো এম mm এর বাড়ি ইউজ করি তাহলে ষোলো যেটা আসবে সেইটা এই একটা গেল তারপরে হচ্ছে আর একটা আছে পঞ্চাশ পঞ্চাশ মিলিমিটারের কম হবে না কোনো অবস্থাতেই আর একটা হচ্ছে এই যে সূত্র আমার এখানে কন্ডিশন দেওয়া আছে F Y into DB divided by আমরা তিন তিন নিয়মে বাই করতে পারবো হ্যাঁ তিন নিয়মে বের করে যেটা এই যে তিন নামে বের করলাম বের করার পর এই তিনটের ভিতর থেকে যেটা বড় সেটা ইউজ হবে বুঝতে পারছেন এখন ভাই আমার কথা হইলো যে এখানে যে হুকটা বারোডি এটুক বুঝলাম হুক কিন্তু উপরে টুকুতে এটা হইলো আপনার সোজা স্টেট বার চলে যায় না অথবা আপনার স্টেট বাড়িতে চলে যায় স্টেট বার চলে গেলে এখানে আলাদা হিসাবটা কি জন্য হয় ওইখানে টাইরড দেন এদিকে না না না না এটা হচ্ছে আপনার আপনার এই একটা কলাম এই হচ্ছে আপনার বিন চলে গেছে এখন বিন রডটা চলে আসছে আপনার রডটা এইরকম এসে তারপরে বেঁকে যায় না এখন কতটুকু এই দিকে আমরা নিব এই যে কতটুকু এই দিকে আমরা আনবো এই ডিস্টেন্সটা কতটুকু আনবো এই কলামের ভিতরে আমরা কতটুকু সোজাসুজি ঢুকাই দিয়ে বাঁকা করব এইটা হচ্ছে আপনার এই এলডি এটাকে বলে ডেভেলপমেন্ট লেন্থ বুঝতে পারছেন হ্যাঁ আমরা যে এক্সটেন্ড যে পোর্শনটা সেটা আমরা ডেভেলপমেন্ট এবার আমরা যে বিষয়টা দেখলাম যে আমাদের সব মোটামুটি বেসিক এইটুকু জান যদি আমি জানি তাহলে আমি নর্মালি এ যেতে পারি চলুন তাহলে শুরু করি ভাই ওই ক্যালকুলেশনটা মানে ওই যে পরের যে দুটো ক্যালকুলেশন জি ওই যে এফ ওয়াই বোঝাতে তো যাইতেছে না একটু জুম করলে হয়তো বোঝা যেত এফ প্রাইম সি আর হলো এফ প্রাইম হ্যাঁ এফ ওয়াই ডিবি এই যে এটা এখানে একর এলো আপনার এলো একবারে একরেট কোনটা আসে একরেট বলতে কি আপনার এফআই এর ভ্যালু আপনি কত গ্রেডের ইস্ত্রি ইউজ করছেন যদি আপনি ধরেন চারশো বিশ গ্রেডের ইস্ত্রি ইউজ করেন এক প্যাসকেলের ইন্টু ডিবি ডিবি যদি আমরা ধরি ষোলো M M divide by five point four root over F prime C so F prime C হচ্ছে আমার কনক্রিটের গ্রেড বা কম্প্রেসিভ স্ট্রেন্থ কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ যদি আপনার ধরেন টোয়েন্টি ফাইভ মেগাপ্যাসেল আমরা ধরে নেই তাহলে এই হচ্ছে আমার সূত্র এখান থেকে যেটা আসবে সেটাও হচ্ছে আমার ডেভেলপমেন্ট লেন্থের একটা ভ্যালু তো আমার প্রথম ভ্যালু দ্বিতীয় ভ্যালু তৃতীয় ভ্যালুর ভিতরে সব ভাই উপরে এফ ওয়াই হচ্ছিল 420 হ্যাঁ রডের হ্যাঁ তারপরে ডি হইছিল কি রডের ডায়াটা কিন্তু বি ডা কি জন্য দিতে ও ওটা ছাপা ডায়া অফ বার ডিবি হচ্ছে ডায়া অফ বার বি বলতে বার বোঝাইছে আর ডি হচ্ছে ডায়া ডায়া বার মানে ওরা জাস্ট আইডেন্টিফাই আইডেন্টিফাই করার জন্য দিস আর কিছুই না ঠিক আছে ভাই হ্যালো ওকে তো এই পর্যন্ত যখন হলো আমরা এবার আমাদের ফাইনাল ইস্টিমেটিংয়ে চলে যাব